আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতহু সুপ্রিয় শ্রোতা মণ্ডলী রেজাল করিম আবরার সিরিজ সাত আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব আলোচনার বিষয় আগে বলেছি যে আলোচনা করবে সে ভুল করবে এবং যে কলম ধরবে সেও ভুল করবে এটা ভুল হবে স্বাভাবিক কিন্তু রেজাল করিম আবরার ভাই তিনি বিশেষ করে আহ্লাদেশদের লেখা এবং আলোচনাদের আলোচকদের আলোচনা ক্রিয়দংশ কাটছাট করে তিনি যেইভাবে ফেসবুককে গরম করে আলাদেশে পরে মানুষের বিরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য তিনি ব্যর্থ একটা চেষ্টা চালাচ্ছেন এই জন্যই বাধ্য হয়ে আমাদেরকে জব দিতে হচ্ছে আমরা এর জবাব বা এই বিতর্কিত বিষয় নিয়ে আসলে আলোচনা বন্ধ করে দিয়েছিলাম তারপরেও যেহেতু তারা আবার নতুন করে শুরু করেছে তাই আমরা এখন বাধ্য তাদের এই জবগুলো দেওয়ার জন্য এখানে আমাদেরকে শুধুমাত্র ব্যক্তিগতভাবে কোনোভাবেই আপনি দায়ী করতে পারবেন না আসেন প্রথমত আলোচনা করি আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এক রাকাত বেতেরকে অস্বীকার করা এবং যারা এক রাকাত বিতের পরে এদিকে দাজ্জাল কাজদা মিথ্যু করে বাটপার প্রতারক এই নানা ভাষায় গালি গালাজ করা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে আসেন খুব সুন্দর সুন্দর আজকে আপনারা কথা শ্রবণ করতে পারবেন ইনশাআল্লাহ আসেন প্রথমে আমরা আবরার ভাইয়ের একটু আলোচনাটা শুনে নিই আপনারা তো ভাই পড়েন না ইউটিউবে লেকচার শুনে লাফান এদের অবস্থা যে কত ভয়ঙ্কর এবং এরা যে কত খারাপ পৃথিবীর ইতিহাসে কোন বাতিল কখনো সাহস করেনি রাসুলের হাদিস বদলাই দিতে হ্যাঁ ওইটা করেছে যে তারা হাদিস জাল করছে কিন্তু আমাদের নামাজারি ভাইরা হাদিস জাল করে না কিন্তু সহি হাদিসে নিজেদের মত প্রমাণিত করার জন্য এক দুইটা শব্দ ঢুকাই দেয় এক দুইটা শব্দ কত মারা আচ্ছা এই যে অভিযোগটা করছে এটা ছয় নম্বর এপিসোডে আমরা একদম মুতোর জবাব দিয়েছি দাঁত ভাঙা জবাব দিয়েছি এখন পর্যন্ত কলম ধরার সাহস পর্যন্ত পাইনি এটা আমরা জালিয়াতি করি নাই এটা মুফতি আবরা সাহেব তিনি জালিয়াতি করেছে দেখিয়ে দিয়েছি এরপর দেখেন কাজ এই যে দেখেন এই কিতাবের নাম হলো যেভাবে নামাজ পড়তেন রসুল সাল্লাহ অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম মক্কি দেখেন এই কিতাব কত বড় বড় শায়েখরা সম্পাদন করেছেন শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানি যিনি এনটিভিতে রমজানের প্রোগ্রাম করেন ডক্টর মোহাম্মদ মঞ্জুর এলাহি অনেক শুদ্ধ করে ইউটিউবে দেখবেন কথা বলেন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া শাহ অলিউল্লাহ এতজন শায়েখের সম্পাদনা করা বই আমাদের দেশে কিছু ভাই আছেন বিতিরের নামাজ পড়েন এক রাকাত শুনছেন নি কখনো বিতিরের নামাজ পড়েন কয় রাকাত এক রাকাত বড় আজীব কথা আমরা বলেন তিন রাকাত বলেন আমাদের বিতির পরে এক রাকাত বলে তুচ্ছ তাচ্ছিল্য করছে বলছে বড় আজীব ব্যাপার মানে আশ্চর্য হচ্ছে আসলে আজীব ব্যাপারটা কি এটা একটু পরে আপনাদেরকে ইনশাল্লাহ দেখবেন মানে বিতের নামাজ এক রাকাত না এটা অস্বীকার করে একটা ঢং দেখেন যে বিতের পরে আমাদের সমাজে কিছু মানুষ আছে যে এক রাকাত বিতের পরে তো এটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে বোঝাচ্ছে যে এক রাকাত কোনো বিতের আচ্ছা, হয় না হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এখানে একটা ভিডিও চালু হয়ে গেছে তিন নামাজ হয় না আচ্ছা তো এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে এরপরে দেখেন এরপরে তিনি কি বলছেন তারপরে ইনশাল্লাহ জবটা আসছে আপনার শ্রবণ করবেন এটা সম্পূর্ণ মিথ্যা আমরা দেখিয়েছি ছয় নম্বর থেকে আমি একটু শোনাই যে কারবারটা করেছে তো হাদিসটা শোনেন আবু দাউদ বলল ওয়াসাল্লাম বলেছেন আনিল এক নামাজ পড়তে নিষেধ করেছেন এক রাকাত বলে নামাজ নাই নামাজ হয়তো দুই দুই চেয়ে বেশি এবার আসেন এই যে দেখেন আচ্ছা আজকে আমরা এই অংশটারই জবাব দেব তিনি কি বলেছেন আপনারা খুব ভালোভাবে শুনে নিয়েছেন তিনি বলেছেন যে রসুল সাল্লামের থেকে একটা হাদিস আসছে সুনান আবু দাউদে আনিল বুতাইরা এই হাদিসটা আবু দাউদের দিকে নিজবাত করেছে দুই তারপরে বলেছে আল্লাহ রসুল বলেছে এক রাকাত বলে কোনো নামাজ নেই নামাজ কমপক্ষে দুই রাকাত অথবা তিন রাকাত এভাবে চলতে থাকবে মুফতি আবরারকে আমি চ্যালেঞ্জ করছি যে আনিল বুতয়রা এই হাদিসটা যে আপনি আবু দাউদ দিকে নিজবাত করলেন চ্যালেঞ্জ করলাম যে আপনি এই হাদিসটা শোনান আবু দাউদ থেকে দেখাবেন আবু দাউদের কোথায় এই হাদিসটা আছে সম্পূর্ণ মিথ্যা কথা মিথ্যাচার আবুদদ্দ দূরে কথা বুখারি মুসলিম আবুদাউদ তিরমিজি ইবনে মাজা নাসাই এই ছয়টা মশহুর গ্রন্থের মধ্যে কোনো গ্রন্থে আমাদের জানা মতে এখন পর্যন্ত এই হাদিস নাই এটা সম্পূর্ণ মিথ্যাচার করেছে এই হাদিস আবুদাউদে নেই সুতরাং আবুদাউদের নামে মিথ্যাচার মানুষকে বোঝাচ্ছে যে আবুদাউদে এই হাদিস আছে আসলে আমরা যেখানে হাদিসটা পেয়েছি দেখলাম হাফেজ ইবন আব্দুল বার রহিমহল্লা আল মুতাফা চারশো তেষট্টি হিজড়ি তিনি সুনান তিনি মোয়াত্তা মালিকের ব্যাখ্যা লিখেছে আর তামহিদ আর তামহিদের দ্বিতীয় খণ্ডে এই হাদিসটাকে নিয়ে আসা হয়েছে কিন্তু তিনি চালিয়ে দিলেন কি এটা নাকি আছে কোথায় সুনান আবু দাউদে অথচ মুয়াত্তা মালিকেও নয় মোয়াত্তা মালিকের ব্যাখ্যা গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থে হাদিসটা আছে প্রথম মিথ্যাচার দেখেন এরা নাকি মুজাফরবিন মহাসেন এবং আল হাদিস ওলামারা যদি কোনো ভুল একটা রেফারেন্স দেয় তার জন্য ওরে দাজ্জাল ওরে বাটপার ওরে কাজাব ওরে প্রতারক ওরে মিথ্যুক এই শব্দগুলো ব্যবহার করে কিন্তু তিনি আজকে দেখেন প্রত্যেকটা আলোচনায় তার মিথ্যা এবং ভুল রেফারেন্স ভুল তথ্য প্রতারণা অপপ্রচার আছেই তার মধ্যে এটা আজকের অপপ্রচার যে কালকে দেখেছেন আমি দেখেছি ছয় নম্বর এপিসোডে তিনি পড়ছেন মা হাকেমের এগারোশো উনচল্লিশ নম্বর হাদিসের ইবারত আর তাহাকে করতে বসেছে এগারোশো চল্লিশ নম্বর হাদিসের ইবারত আজকে তিনি পড়ছেন মোয়াত্তার সারা গ্রন্থ থেকে আর তিনি বলছেন আবুদাদে নাকি হাদিসটা আছে সম্পূর্ণ মিথ্যা কথা পয়েন্ট নম্বর দুই আনিল বুতয়রা এই শব্দ দিয়ে যে হাদিসটা এসেছে তিনি হাদিসটা দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে আল্লাহ রসুল এক রাকাত ভিতর পড়তে নিষেধ করেছেন ভাই আপনারা আসলে এত দূর যান কেন আপনারা খুব ভালোভাবে জানেন যে স্বয়ং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি এক রাকাত বেতের নির্দেশ দিয়েছেন আল্লাহ নবী এক রাকাত বেতের পড়েছেন কোনো ব্যাখ্যা গ্রন্থ নয় স্বয়ং সৈহুল বুখারি হাদিস নামা নয়শো নব্বই নম্বর হাদিস আপনারা খুলে দেখে নেন যে কেউ পরিষ্কার আল্লাহ রসুল তিনি এক রাকাত বিতের পড়ার নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ রসুল যে আমল করেছেন এক রাকাত এটা শুনান সেই বুখারি হাদিস নয়শো পঁচানব্বইয়ের মধ্যে ডিটেলস বিস্তারিত আলোচনা করা আছে ইমাম বুখারি অধ্যায় ক্যাম্প করেছে এই ব্যাপারে ইমাম তিরমিজি অধ্যায় ক্যাম্প করেছে কিন্তু আজকে দেখেন বুখারি সেই বুখারির মধ্যে স্পষ্ট হাদিস হচ্ছে আল্লাহ রসুল এবং একাধিক সাহাবি থেকে প্রমাণিত আছে যে তারা এক মানে তারা এক রাকাত বেতের পড়তেন কিন্তু মুজাল কুরম বলছে আজীব ব্যাপার এক রাকাত বেতের পরে দিয়ে একটা হাদিস পাঠ করে দিল যদিও সেই হাদিসটা জয়ীফ আমি একটু পরে বলছি তারপরেও দেখেন চিন্তা করে দেখেন সেই বুখারিতে আল্লাহ রসুল নিজামল করেছে আমল করতে বলেছে এক রাখাত বিতের তারপরে এই আল্লাহ রসুলের আমলকে তারা তুচ্ছ তাচ্ছিল করছে আল্লাহ রসুলদের আমল এবং আল্লাহ রসুলের আদেশ দুটোই আছে সে বুখারির মধ্যে নয়শো নব্বই আছে আদেশ নয়শো পঁচানব্বই আছে আল্লাহ রসুলের আমল তারপরেও এক রাখাত বিতেরকে তারা তুচ্ছ তাচ্ছিল করে অস্বীকার করছে আমি অবাক হয়ে যাই আরেকটা দেখেন আমার একটা বইও আছে আপনি বইটা নিতে পারেন আমার বইটার নাম হচ্ছে আহলে হাদিস থানাপি মাজাব ইকতেলাপ নিরাসান মাসালা নাম্বার ছাব্বিশে পৃষ্ঠা নাম্বার চুরাশিতে আমি এক রাকাত বেতরে বেশ কিছু দলিল নিয়ে এসেছি আপনারা দলিল আমি এখানে দিতে আসি নাই এক রাকাত বেতে এটা সেই বুখারি থেকে প্রমাণিত জাস্ট একটা হাদিস আপনাদের সামনে শুধুমাত্র পাঠ করব হাদিসটা আছে সুনান আবি দাউদ প্রথম খণ্ড দুইশো আট পৃষ্ঠা দেবন প্রকাশনী মূল নুস্খা যেটা আছে হাদিস নাম্বার চোদ্দোশো বাইশ এখানে একটা হাদিস বর্ণনা আছে রসুল করিম সাল্লাহ সাল্লাম তিনি কি বলছেন দেখেন তিনি বলছেন বিতের প্রত্যেক মুসলিমের ওপরে হক বা অধিকার অতএব যে চাই সে পাঁচ রাকাত বিতের আদায় করুক যে চাই তিন ডাকাত আদায় করুক যে চাই এক রাকাত বিতের আদায় করুক আল্লাহ রসুল বলেছে বিতের প্রত্যেকের ওপরে হক যে চাইবে যার ইচ্ছা পাঁচ রাকাত পড়বে যার ইচ্ছা তিন ডাকাত পড়বে যার ইচ্ছা এক রাকাত পড়বে সহি সুনান আবু দাউদ নাসাই বিভিন্ন গ্রন্থে হাদিসটা মজুদ আছে এবং সহি সূত্রে হাদিসটা মজুদ আছে তারপরেও চিন্তা করে দেখেন এই হাদিসকে বিশেষ করে ইমাম হাকে মুস্তাকাল হাকিমের তিনশো দুই পৃষ্ঠাতে তিনি হাসান সহি বলেছেন এই হাদিসটাকে আরও অনেক মহাদিস ইমাম ইবনু হিব্বান আল ইহসান হাদিস নাম্বার দু হাজার চারশো তিনে তিনি হাদিসটা সনদকে সহি বলেছেন এবং অনেক মহাদিস আছেন যে হাদিসটাকে সহি বলেছেন এই যে আল্লাহ রসুল বলছেন পাঁচ টাকাত পরও ইচ্ছা হলে তিন টাকাত পরও অথবা এক টাকাত পরও কিন্তু এই মুক্তি আবরার সাহেব সাধারণ জনসাধারণ মূর্খ জনসাধারণকে তিনি ধোকা দিয়ে এসেছে দেখেন আমাদের সমাজে এক শ্রেণী মানুষ হচ্ছে এক রাকাত বেতের পরে মানে এক রাকাত বেতেরকে অস্বীকার করা তুচ্ছ তাচ্ছিল করা অথচ আল্লাহ রসুল আদেশ করেছেন আল্লাহ নিজের আমলও আছে তার কলও আছে তার ফেলও আছে ভাই বলুন তো এইসব ব্যক্তিদেরকে কি বলবেন এরা নবী বিদ্বেষী বলবেন রেজাল করিম আবরারের মানে ভাষা অনুযায়ী এরা নবী বিদ্বেষী নবীর আমলকে নবীর আদেশকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করছে এতদূর যাওয়ার দরকার নাই আমি তো মনে করি এই যে দলিশ নামাজের মাসাইল এটা যে আব্দুল মালিক সাহেব আব্দুল মতিন সাহেব মুফতি তামিদুল মাওলা এবং আবু বাকার চারজন মুক্তি মিলে একটা বই আপনার রচনা করেছেন মুজফ্ফরের খণ্ডনের জন্য চার চারটে আপনাদের মুক্তি লেগেছে এবং আকাবের মুক্তি লেগেছে বাংলা ভাষার মধ্যে তিনারাও এখানে স্বীকার করেছেন যে এই মর্মে অনেক হাদিস আছে এক রাকাতে তেনা প্রাধান্য দিয়েছে তিন ডাকাত ঠিক আছে আমরা তিন ডাকাতকে অস্বীকার করি না আমরা বলি তিন ডাকাত সুন্নাতে রাসুল এক রাকাত সুন্নাত পাঁচ রাকাত সুন্নাত যেটা সোনান আবু দাউদ থেকে আমরা হাদিসটা এখনই দেখালাম দেখবেন তিন পাঁচশো চোদ্দ নম্বর পৃষ্ঠাতে তিনিও এনেছেন এনে বলছেন আবু আয়ু আনসারি থেকে এক রাকাত বেতন আয়াতের পড়ার যে নির্দেশ আছে আরও বেশ কয়েকটা বর্ণনা নিয়ে এসেছে একটা জবাব দেওয়ার চেষ্টা করেছে দুর্বল জবাব সেটা তো ভিন্ন কথা কিন্তু এক রাকাত বিতের মবিয়া রদুল্লাহ পড়তেন আরও আজীব ব্যাপার এই মুক্তি আমাদের আবরার ভাই তিনি কি মানে কিভাবে যে আলোচনা করে আমরা বুঝতে পারি না তিনি এখানে এক রাকাত বেতেরকে অস্বীকার করছেন আমরা আসব তার আগে তার একটা ভিডিও আপনাদেরকে শুনিয়ে দিই দেখেন তিনি আবার অন্য আলোচনার মধ্যে গিয়ে মৌদুদির বিরুদ্ধে যারা আছে যারা আবুল আল্লাহ মৌদুদির জবাব খণ্ডন করতে গিয়ে তিনারা আবার দেখেন সেই সময়তে আবার বলছে না এক রাকাত বেতের এটা সহি দ্বারা প্রমাণিত আসেন আমরা দুটো আলোচনা একসঙ্গে শুনি মানে এরা নিজের কোনো আদর্শ নেই শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করতে হবে যখন জামাত ইসলামের বিরোধিতা করতে আসছে সেই সময় এক রাকাত বিতর্কে স্বীকার করে নিচ্ছে যখন আহ্লাদিসদের বিরোধিতা করতে আসছে তখন এক রাকাত বিতর্কে অস্বীকার করছে এইভাবে অনেক মাসালা আছে নিজের মানহাজকে কবর দিয়ে নিজের আদর্শকে কবর দিয়ে শুধু বিতর্কে জয় হওয়ার জন্য শুধু বিরোধিতা করার জন্যই তারা আলোচনা করছে এই ফিল্ডে আসেন আমি তাদের দুটো আলোচনায় পাশাপাশি শুনে দিচ্ছি যে এক ভিডিওতে তিনি এক টাকার বিতর্কে স্বীকার করছেন আর এক ভিডিওতে তিনি মানে বলছেন না এটা অনুমোদিত জোর দিয়ে দুটো জায়গাতে জোর দিয়ে দেখেন কি বলছে দেখেন শোনেন শুনছেননি কখনো ভিতরে নামাজ পড়েন কয় রাখাত এক রাখাত বড় আজীব কথা হ্যাঁ আজীব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলেছে ইবনে আব্বাস আপনি তো ভিতরে নামাজ তিন রাকাত পড়েন কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ভিতরে নামাজ এক রাকাত পড়েন আরে বুখারীর হাদিস বুখারীর হাদিস ইবনে আব্বাস বলেন

দেখেন এতগুলো প্রশংসা তিনি এখানে এসে করলেন দেখলেন ইনি স্বীকার করলেন যে মবিয়া রদুল্লাহু তিনি এক রাকাত বিতের পড়েছেন এবং মবিয়া রদুল্লাহনুরকে ফকি বলা হয়েছে কত গর্ব করে বলছে কেন জানেন কারণ স্টেজ দুটো দুইটা যখন বিরোধিত বিরোধিতা করার জন্য তিনি এক রেখাত বিতর্কে অস্বীকার করছেন কিন্তু মৌদুদি জামাতকে খণ্ডন করার সময় এক রেখাত বিতর্কে স্বীকার করে আবার খণ্ডন করেছে এই যে হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড এটা শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা জামাতের সঙ্গে বিরোধিতা করতে হবে এখন মবের এ হাদিস দিয়ে বিরোধিতা কর আলহাদেশের সঙ্গে বিরোধিতা করতে হবে এক টাকা বেতনকে অস্বীকার করে বিরোধিতা কর মানে এটাই তাদের ডবল স্ট্যান্ডার্ড নেচার সর্বপ্রথম আরেকটা কথা বলে দিই উনি যে বলেছেন আনিল বুতয়রা জাল্লা রসুল এক টাকা বেতনকে অস্বীকার করেছেন ভাই এই হাদিসটা তো দুর্বল মহাদিসরা অনেক কালাম করেছে এই হাদিস দিয়ে অন্তত সই বুখারি মুসলিম আউদর তিরমিজির মতো হাদিসকে অস্বীকার করে দেওয়া এটা কোনো একজন মানে এই তেদালের সঙ্গে কোনো মহাদ্দিস এটা করতে পারে ইনসাফ করতে পারে হ্যাঁ আপনি বলতেন কিছু কিছু মহাদিস হাদিস থেকে হাসানও বলেছে তারপরে আমরা বলি যে সেই বুখারিতে স্পষ্ট নাস দ্বারা প্রমাণিত একাধিক হাদিস দ্বারা প্রমাণিত আলিল বুতাইরা যে হাদিসটাতে আছে ওটা ইমাম আবুদাউদ সানান আবুদাউদে নেই এটা তো মিথ্যাচার করেছেন এটা আত্মামহিদে হাফেজ ইবন আব্দুল বার তিনি তার মত সারার মধ্যে নিয়ে এসেছেন এই হাদিসকে ইমাম হাজম ইমাম হাজম রাহিমাহুল্লাহ তিনি হাদিসটাকে জয়ীফ হিসেবে আখ্যায়িত করেছে আল মহল্লা দ্বিতীয় খণ্ডে নব্বই নম্বর পৃষ্ঠা আর এই হাদিসের মধ্যে যে ওসমান বিন মোহাম্মদ যে রাবি আছে এই রাবির ওপরেও মহাদিসগণ অনেক অভিযোগ করেছে মির্জানুল ইতেদালে দেখবেন ইমাম জাহাবির রহমহল্লা মির্জানুল ইতেদাল পাঁচ হাজার পাঁচশো ষাট নম্বর জীবনীতে তিনি এই উসমানকে নিয়ে আসার পরে তারপর আবার বিশেষ দ্রষ্টব্য যে হাদিসে মানে এই রাবিকে আনার পরে এই হাদিসটাই উল্লেখ করে আনির বুতয়রা দীর্ঘ সমালোচনা করেছে এরাবির ওপরে দীর্ঘ সমালোচনা অনেক মহাদিসদের সমালোচনা তিনি জুড়ে দিয়েছেন ইমাম জাহাবি ইমাম হাজার আসকালানি রহিমাউল্লাহ লিসানুল মিজান রাবি নম্বর পাঁচ হাজার একশো আঠান্নতে এই রাবিকে নিয়ে আসার পরে তারপরে অনেক মহাদিসদের সমালোচনা তিনি নিয়ে এসেছেন তবে সমালোচনা মজুদ আছে এমনকি আল্লামা বদরুদ্দিন আইনি রহমহল্লা তার নুকবাল আফকারের মধ্যে পঞ্চম খণ্ডের চব্বিশ নম্বর পৃষ্ঠাতে এই রাবিকে আনার পরে জৈব বলেছে আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি একজন বিদ্যান আটশো পঞ্চান্নর দিকে মৃত্যুবরণ করে তিনি এই দাবিকে নিয়ে আসার পরে তিনি তীব্র সমালোচনা করেছেন জৈব বলেছেন অজ মুফতি আবরার সাহেব আজকে বদদিন আইনে হানাফিকে ছেড়ে দিয়ে তিনি নিজে আজকে মহাদিস ভাব ধরেছে আজীব ব্যাপার ডবল স্ট্যান্ডার্ড কেন রে ভাই এরপর দেখেন আব্দুল হাক ইসবালি রহমাহুল্লাহ তিনিও এর হাদিস প্রসঙ্গে এই এই উসমান যত হাদিস বর্ণনা করে তার অধিকাংশই এগুলো মিথ্যা এবং ভুল আল ওয়াসিতিয়া দ্বিতীয় খণ্ডের পঞ্চাশ নম্বর পৃষ্ঠা এইভাবে অনেকগুলো যারা দিতে পারি সর্বোপরি এই হাদিসটা দুর্বল এটা জয়ীব ইমা হজম তিনি বলেছেন তারপরে আনিল বুতয়রা এই হাদিসটা মুয়াত্তা সারা থেকে নিয়ে এসে আবুদাউদের রেফারেন্স দেওয়া মিথ্যাচার তারপরে সেই বুখারি মুসলিম আল্লাহ রসুল থেকে প্রমাণিত আছে এই হাদিসের পুরে এই হাদিসটাকে দিয়ে রদ করা এটা কোনো এইতেদাল সম্পূর্ণ কোনো ব্যক্তি এটা করতে পারে না এটা অ্যান্টিভেনাম টিট ফর ট্যাট অবশেষে আপনাদেরকে দিয়ে যায় সেই টিট ফর ট্যাটটা সুনান তিরমিজি সারা আল্লামা জাস্টিস তাহাকি উসমানী তার দর্শে তিরমিজি প্রথম খণ্ড হাদিস মার চারশো তিপ্পান্ন নম্বর হাদিসে সারা করতে গিয়ে কি লিখেছেন আপনাদেরকে শুধুমাত্র একটা হাদিস আমি পরে শোনাবো তার আগে দুটো আমি বলে দিই যা দার্সের তিরমিজি দ্বিতীয় খণ্ড দুশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা আল কাউসার থেকে যেটা প্রকাশিত হয়েছে দ্বিতীয় কলামের মধ্যে স্পষ্টভাবে জাস্টিস তাক উসমানি তিনি কী লিখছেন আমি আপনাকে বলে দিই কী লিখছেন দেখেন বেতের নামাজে রাকাত সংখ্যা সম্পর্কে মত পার্থক্য রয়েছে তিনি ইমামের মতে বেতের এক রাকাত থেকে নিয়ে সাত রাকাত পর্যন্ত জায়েজ এর চেয়ে বেশি জায়েজ নয় চিন্তা করে দেখেন এখানে স্পষ্টভাবে জাস্টিস উসমানি তিনি বলে দিচ্ছেন একটা ইমাম নয় তিন ইমামের মতে এক রাকাত থেকে সাত রাকাত পর্যন্ত বিতের পড়া জায়েজ আর আবরার সাহেব ইনেবার কোথাকার যে কে কোন গ্রহ থেকে এসেছে আমি বুঝলাম না যে উনি আবার বলছেন এক রাখাত বিতের পরে আজীব ব্যাপার আবার অন্য ভিতরটি স্বীকার করে নিয়েছে যে এক রাখাত বিতের পড়া অনুমোদিত আর জাস্টিস তাক উসমানি তার দাদা উস্তাদ বলছে একজন ইমাম না তিন ইমামের মতে তিন তিনটা ইমামের মতে এক রাকাত বিতের পড়া এটা জায়েজ তাই মুফতি আবরার সাহেব এইভাবে মিথ্যাচার করেন না বিরোধিতার জন্য বিরোধিতা না একটা ইলমি আলোচনা করেন একটা ইলমি আলোচনা করেন ঠিক আছে অস্বীকার করছেন আজীব ব্যাপার এই যে তিন ইমাম তারা ফতোয়া দিয়ে গেছে এক বেতের যেতে জাস্টিস তাঁক উসমানি বলে গেছে আপনার দাদা উস্তাদ আর আপনি আজীব হয়ে গেলেন একটু পড়াশোনা করেন একটু পড়াশোনা করেন শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা করিয়েন না মুসলিম উম্মাকে গোমরা ভ্রষ্ট করিয়েন না এক রাখাত বেতরের তো একাধিক দলিল সেই বুখারি মুসলিম আবাদত তিরমিতে মজুদ আছে আর এখানে সবচেয়ে বড় কথা জাস্টিস তাকুসমাই তিনিও বলছেন যে তিন ইমামের মতো এক রাখাত থেকে সাত রাখাত পর্যন্ত বিতের এটা অনুমোদিত এটা জায়েজ এর চেয়ে বেশি জায়েজ নয় আজীব ব্যাপার আরেকটা হাদিস আপনাদেরকে দেখাবো হাদিসটা আপনারা দেখবেন আচ্ছা এই হাদিসটা আমরা দেখাবো আরেকটা হাদিস এক মিনিট আর একটা হাদিস আপনাদেরকে আমি দেখাবো যে হাদিসটা থেকে কয়েকটা বিষয় আপনাদেরকে নোট করতে হবে এবং আপনাদেরকে বুঝতে হবে যে ইমাম তিরমিজি মহল্লার একটা হাদিস প্রসঙ্গে আনতে গিয়ে তিনি কি আলোচনা করছেন সর্বোপরি এই কথা যে আমরা আলে হাদিস যারা আছি তারা আমরা প্রত্যেকেই বলি যে বিতের নামাজ এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত সবগুলো ওয়াজিব সবগুলো সরি সবগুলো আপনি জায়েজ এটা সুন্নাত এটা আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের এই যে ভাইজান তিনি এমনভাবে কথা বলছেন যে এক রাকাত নাকি বেতেরি নেই একটা হাদিস আমি খুঁজছি শ্রোতামণ্ডলীর কাছ থেকে একটু আমি সময় চেয়ে নিচ্ছি আমি হাদিসটা পৃষ্ঠা নাম্বারটা ভুলে গেছি একটা হাদিস আপনাদেরকে খুলে শুধুমাত্র দেখাবো সেই হাদিসটা আচ্ছা এক মিনিট একটু আমি সময়টা চেয়ে নিচ্ছি আপনাদের যে ক্ষমা চাইছি একটু হাদিস হাদিসটা আমি জাস্ট খুঁজবো একটা হাদিস এক মিনিটে মোবাইল থেকে হাদিস নম্বরটাকে সাজ দিয়ে দেখে নিই সুনান তিরমিজির একটা হাদিস আছে সেই হাদিসটা আপনাদেরকে আমি শুধুমাত্র শোনাবো তার জন্য আপনাদের কাছ থেকে একটু আমি সময়টা নিয়ে নিচ্ছি আচ্ছা জি এক মিনিট তিরমিজি চারশো তেপান্ন নম্বর হাদিস সুনান তিরমিজি চারশো তেপান্ন নম্বর হাদিসটা আপনাদের সামনে আমি একটু খুলে দেখাচ্ছি আচ্ছা এখানে দেখাচ্ছি দেখেন আমি জাস্টিস তাক উসমানির অনুবাদটা দেখাচ্ছি শুধু দেখে নেন তারপরে অ্যান্টিভেনাম জবটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সুনান তিরমিজি দার্সে তিরমিজি জাস্টিস তাক উসমানি একটা হাদিস নিয়ে এসে চারশো তেপান্ন নম্বর দেখেন সহজ তর্জমা পড়েন কি বলছে হজরত আলী রদিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন ফরজ সালাতের মতো বিতের জরুরি নয় কিন্তু রসুল সাল্লাহু আলী ওসাল্লাম সুন্নাত হিসাবে রেখে গেছেন মানে বেতের নামাজ এটা সুন্নাত যেটা আমরা বলি হানাফিরা ওয়াজিব বলে এটা আলাদা বিতর্ক তারপর দেখেন তিনি এরশাদ করেছেন আল্লাহ হচ্ছেন বিতের আল্লাহ হচ্ছেন বিতের আল্লাহ হচ্ছে বিতের শোনেন আল্লাহ হচ্ছে বেতের বা বেজোর তিনি বেজোর হওয়াকে পছন্দ করেছেন সুতরাং হে কোরআনপন্থী তোমরা বিতের আদায় করো এটা সুনান তিরমিজি চারশো তেপান্ন নম্বর হাদিস দ্বিতীয় খণ্ড দুশো সাতাশ পৃষ্ঠা দার্সে তিরমিজি থেকে আপনাদেরকে দেখালাম এখান থেকে যেই বিষয়টা প্রমাণিত হচ্ছে যে জাস্টিস তাকুসমানি হাফিজাউল্লাহ সোনান তিরমিজি যে হাদিসটা নিয়ে এসেছে তিরমিজি হাদিস হাদিসটা আলবা নাসুদ্দিন আলবানি সই বলেছে শেখ সোহেব আরনদ সই বলেছে আহমেদ শাকির সই বলেছে হাফেজ জুবার আলী জাহির আল্লাহ সহি বলেছে অনেক মহাদিস হাদিসটাকে সহি বলেছে এ হাদিসটা আরও আছে শুনুন আবু দাউদ চোদ্দোশো ষোলো নম্বর হাদিস ইবনু মাজা হাদিস নম্বর এগারোশো সত্তর মিসকাত হাদিস নম্বর বারোশো ছেষট্টি যে আল্লাহ রসুল তিনি বলছেন যে বিশেষ করে যে আল্লাহ হচ্ছে বেজোর আল্লাহ বেজোর পছন্দ করে তোমরা বিতের আদায় করো তো আল্লাহ হচ্ছে বেজের তো ভাই আল্লাহ কি তিন নাকি আল্লাহ কি তিন এই জন্য একটা ছোট্ট ঘটনা বলি আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রহমাল্লাহ জীবনীতে আমি পড়েছিলাম একদা হানাফিদের সঙ্গে এক খ্রিস্টান মুনাজিদদের বিতর্কর একটা আলোচনা হয়েছে তৌহিদ এবং টিনিটি নিয়ে ঈশ্বর এক না তিন তো এই নিয়ে যখন বিতর্ক একটা সরগোল অবস্থা বিতর্কের দিনে ঠিক যথারীতি হানাফি আলেমরা স্টেজে চলে গেছে এবং খ্রিস্টান মিশনারি তারাও স্টেজে চলে গেছে বসে পড়েছে বসে পড়ার পরে সঙ্গে সঙ্গে খ্রিস্টান মিশনারি ঈশ্বর যে তিন কোরআন হাদিস থেকে ঘেটে ঘেটে তারা অপব্যাখ্যা করে দলিল দিতে শুরু করেছে আর শেখ সানাল্লাহ অমৃতসরী রহমল্লা তিনি এমনিও দেবন্দীদের বিরোধিতায় অনেক বিতর্ক করেছেন শিয়াদের বিরোধিতায় অনেক বিতর্ক করেছেন কাদিয়ানিদের খ্রিশ্চানদের হিন্দুদের সঙ্গে অনেক বিতর্ক করেছেন সকলে আপনারা জানেন তো কাজে সানাউল্লাহ অমৃতসরী রহমহল্লা তিনি স্টেজে বসেছিলেন পাশেই আর সঙ্গে সঙ্গে খ্রিশ্চান মিশনারি এই হাদিসটা পাঠ করেছেন পাঠ করে এই হানাফি যেই বিতর্কিক এসেছে তাকে জিজ্ঞাসা করছেন হানাফি শ্রোতাদেরকে যে আপনারা কত রাকাত বিতের পড়েন কত রাকাত আর সমস্ত হানাফি যারা এসেছিলেন ওখানে শ্রোতাবিন মণ্ডলীরা এবং যে মুনাজির বিতার্কিক সেই বিতার্কিককেও প্রশ্ন করছে ওই খ্রিস্টান পাদরি যে মৌলানা সাহ আপ কিতনে রাকাত বিতের পারতে হোক যখন এই প্রশ্ন করেছে সঙ্গে সঙ্গে এই হানাফি আলেম যিনি বিতর্ক করতে এসেছিলেন উনি কিন্তু বুঝতে পেরে গেছেন যে আসলে জলটা কোথায় গড়াচ্ছে আর জনসাধারণ তো বুঝতে পারেনি জনসাধারণ বলছে আমরা তিন ডাকাত বিতের পরি তিন ডাকাত বিতের পরি করছে সঙ্গে সঙ্গে এই অবস্থাতেই যখন দেখছে যে এমনটা হবে আর সঙ্গে সঙ্গে কাজী সানাল্লাহ অমৃতসারী রহমাল্লাহ তিনি দাঁড়িয়ে তখন বলছে এ উত্তর আমি দেব এ উত্তর আমি দেব কেননা বেতের আমরা এক রাকাত পড়ি ঠিক আছে কেননা এই খ্রিস্টান পাদরি তিনি শুনান তিরমিজির চারশো তেপান্ন নম্বর হাদিসকে কোট করে তিনি বলছেন আল্লাহ হচ্ছে বেতের আল্লাহ বেতেরকে পছন্দ করে হানাফিরা তিন ডাকাত বেতের পরে অতএব ঈশ্বর তিন পিতা পুত্র পবিত্র আত্মা এটা প্রমাণিত এইভাবে খ্রিস্টান মিশনারি এইভাবে হানাফি মুকাল্লিদকে পরাজয় করার চেষ্টা করেছিল সেই দিন কাজী সানুল্লাহ অমৃতসারী রহমাহুল্লাহ সেই দিন তার আক্কেলি জবাব তিনি দিয়েছিলেন তো আমি এখানে বলতে চাই দেখেন হাদিসে স্পষ্ট আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ বেজোর আল্লাহ বেজোরকে পছন্দ করে তো বেজোর আল্লাহ সুবানতাল্লাহ তিনি এক আহাদ সকলে জানি কুলহু আল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় সুরা ইকলাস এক নম্বর এক তো আমাদের মূল কথা হচ্ছে এত আমরা তাবিল করতে চাইছি না এত ব্যাখ্যা যৌক্তিক আলোচনা করতে চাইছি না এখানে স্পষ্ট এক রাখাত হাদিস দ্বারা প্রমাণিত আর আল্লাহ এক আল্লাহ একই পছন্দ করে এটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত সর্বোপরি এই কথা যে মুফতি আবরার ভাইকে বলবো যে ভাইজান এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেন না যেগুলো সুন্নাত দ্বারা প্রমাণিত সাহাবাদের আমল দ্বারা প্রমাণিত তাবিদের কল দ্বারা প্রমাণিত তিন তিনটে ইমাম বলছে এক রাখাত ভিতরে জায়েজ আর আপনি কোথাকার রেজাল করিম আবরার এসে বাঙালি মানুষদের কাছে জনসাধারণ কাছে এক রাখাত হাদিসদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল করে আহলে হাদিসদেরকে আপনি বিশেষ করে ইহুদি খ্রিস্টানের দালাল বানিয়ে দিচ্ছেন দাজ্জাল কাজ্জা মিথ্যুক প্রতারক বানিয়ে দিচ্ছেন এগুলো কি তারপর ডবল স্ট্যান্ডার্ড একটাকে দুটোকে স্বীকারও করে নিয়েছেন বিরোধিতা করার জন্য বিরোধিতা করিয়েন না আল্লাহ সুবাহতালা আপনাকে হেদায়তে কামেলে দান করুক আল্লাহমা আমিন এ দোয়া এ দাওয়া রেখে আজকের মতো আলোচনা শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাতুহু